back to my channel welcome to another video আর এটা খুব ইম্পর্টেন্ট একটা শেয়ার করার আছে তোমাদের সাথে আপকামিং একটা ওয়ার্কশপ হতে চলেছে সেটা ডান্সের নয় but definitely it's very important for all the dancers আমি একটা শাড়ি ড্রেপিং মেকআপ এবং হেয়ার স্টাইলের উপর একটা ওয়ার্কশপ করতে চলেছি যেটা ফোর ডেজের হবে twenty six twenty seven third and fourth December তো সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা গুগল ফর্মটা ফিল করো অ্যান্ড বাকি সমস্ত ডিটেলস জানতে হলে কিন্তু তোমাকে নিচে ডিসক্রিপশনে যা ডিটেলস দেওয়া হচ্ছে সেই অনুযায়ী কন্ট্যাক্ট করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে ওয়ার্কশপে